so hey guys welcome back to my YouTube channel তো বন্ধুরা আমি কিন্তু আবার চলেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আনবক্সিং করতে চলেছি এই রাউটারটাকে তো আমি আনবক্সিং করতে চলেছি এই রাউটারটাকে তো চলুন ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে চলুন রাউটারটার বক্স খোলা যাক রাউটারের বক্স খোলার পরে সবার প্রথমে তো আমাদের কিছু ইউজার ম্যানুয়াল এখানে কি করে কি সেট করতে হবে সেটার বিষয়ে কিছু ইনফরমেশান দেওয়া আছে এগুলো লাগবে না আর তারপরে চলে আসে আমাদের মেন ডিভাইস মেন রাউটার এটা সাইডে রাখা যাক দেখে পরে কী কী আছে একটা ইন্টারনেট কেবল আর একটা চার্জার বাস আর কিছু না তো এটা বন্ধুরা আমাদের হচ্ছে এটা আমাদের মেন রাউটারটা হচ্ছে নৌকা এটা হচ্ছে ল্যান্ড কানেক্টার মানে ইনপুট যেখান থেকে আপনারা ইনপুট দেবেন আর এই চারটে আছে এগুলো হচ্ছে আউটপুট ল্যান্ড আউটপুট মানে যেখান থেকে আপনারা কম্পিউটার কম্পিউটারে ল্যান্ড ল্যান্ডগুলো কানেক্ট করবেন ঠিক আছে তো চলুন এটাকে অন করা যাক তো অন করার আগে এখানে দেখুন একটা দুটো সুইচ আছে একটা হচ্ছে ডাব্লুপিএস আর একটা হচ্ছে রিসেট সুইচ তো ডাব্লুপিএস এটা কিসের জন্য আমি জানি না আমি নিয়ে যাই না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন তো চলুন রাবারটিকে পাওয়ার দেওয়া যায় শুধুমাত্র আমাদের যে ইন্টারনেট পোর্ট বা যেটা মেন লাইন সেখানে ইনপুট দিলে আমাদের লাইন চালু হয়ে যাবে আর এর নাম ফার্ম চেঞ্জ করার জন্য সেটা আপনারা এর আইপি অ্যাড্রেস থেকে করতে পারবেন সেটা এখানে লেখা আছে IP address one nine dot one six eight dot zero dot one এই আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করে আপনারা এর সব কিছু সেটিং করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই